DJ Neuer. for the battle. DJ Nayan DJ Nayan এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস ডিজে নয়ন আমার জানটা ছটফট করছে আমার জানটা ছটফট করছে আমার জানটা ছটফট করছে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো রে আজকে তো একবারও দেখা পাবো না তাই তো হলো রে ভাই সেই সকাল থেকে তাই থাকি থাকতে হাঁপি গেল তাই থাকি থাকতে হাঁপি গেল তাই থাকি থাকতে হাঁপি গেল ডিজে নয়ন ডিজে নয়ন একবার বেড়াও না শোনা